যা আছে সব কি মৌলিকভাবে এভরিথিং ইজ হালাল যতক্ষণ না কোনো জিনিসের ব্যাপারে হারাম হওয়ার দলিল না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত সব কিছুকে হালাল করেছে কে আল্লাহ যখন দলিল পাওয়া যাবে যে এটা হারাম তখন থেকে আমরা কাছেও যাব না তার আগ পর্যন্ত সব হালাল না বুঝতে পারছেন কথা আর হালাল প্রমাণ করতে হলে কোনো দলিলের প্রয়োজন হয় না আমি যদি বলি এটা হালাল কেউ যদি বলে হুজুর এটা যে হালাল দলিল কি দলিল দেওয়া লাগবে না কিন্তু হারাম বলতে হলে দলিল দিতে হয় তাও যেন যেন দলিল নয় অকাট্য দলিল কোরআন এবং সুন্নাহ কোরআন এবং সুন্নাহর মতো অকাট্য দলিল ছাড়া কোন জিনিসকে আপনি হারাম ঘোষণা করতে পারবেন না এজন্য যারা বারবার হারাম হারাম হারাম হারাম বলে এদের কাছে যাওয়া যাবে না যারা আমাদেরকে আলো দেখায় যারা আমাদেরকে আশা দেখায় আমরা তাদের কাছে যাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বাশিরু ওয়ালা তুনাফিরু সুসংবাদ দাও মানুষকে দিন থেকে ভাগিও না ইয়াসিরু ওয়ালা তুআসিরু সহজ করে ইসলামকে উপস্থাপন করো ইসলামকে কঠিন করো না ঠিক না আওয়াজ করে বলেন তো ইসলাম পালন করা ইসলাম মানা এটা সহজ না কঠিন জোরে বলেন সহজ না কঠিন অজু করে নামাজ পড়া ফরজ তাই না অজুর পানি নাই তায়াম্মুম করে পড়লেও কবুল করবে কে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ কোমরে ব্যথা দাঁড়াতে পারছি না বসে পড়লেও কবুল করবে কে বিয়েতে মোহরানা দেওয়া কি ফরজ আওয়াজ করে বলেন ফরজ এখন মোহরানা যদি না থাকে এক সাহাবী বললেন রাসূলুল্লাহ বিয়ে করুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বললেন বিয়ে করবে তো তোমার মোহরানা আছে সাহাবি বললেন না মোহরানা নাই আল্লাহ হাবিব সাল্লাম কোরআন জানা সাহাবি আর কোরআন না জানা এক নারীর সাথে বিয়ে পড়ায় দিলেন বিয়ে শেষে মেয়েটাকে বললেন মা তোমার স্বামীর কোনো টাকা পয়সা সম্পদ কিচ্ছু নাই তোমাকে মহারানা দিবে তবে তুমি কোরআন পড়তে পারো না তোমার স্বামী কোরআন পারে তোমার স্বামী তোমাকে প্রতিদিন কোরআন শিখাইয়া দিবে এটাই মা তোমার বিয়ের মোহ সুবহানাল্লাহ এত আসতে তাহলে ইসলাম পালন করা সহজ না কঠিন আরো বলেন সহজ না কঠিন কোন দিকে এই মাইকম্যান সাউন্ডটা বাড়াই দিতে হবে স্ট্রং স্ট্রং করতে হবে তাহলে বোঝা গেল ইসলাম পালন সহজ ইসলামে সবকিছু হালাল যতক্ষণ না হারামের ব্যাপারে কোনো দলিল খুঁজে পাওয়া না যায় এজন্য যারা বারবার হারাম হারাম বলে এদের কাছে যাওয়া যাবে না যারা আশা দেখায় যারা জান্নাতের পথ দেখায় যারা সুসংবাদ দেয় তারাই ইসলামের সঠিক ধারক এবং সঠিক বাহক চিল্লায় বলতে হবে ঠিক কিনা একদল লোক আছে সবকিছু বলে হারাম আপনারা শুনলে অবাক হবেন একটা সময়ে এই বাংলাদেশে এই বাংলাদেশে কিছু আলেম সমাজ বলতো ইংরেজি শিক্ষা হারাম ইংরেজি পড়া হারাম বলতো না বলতো সময়ের বিবর্তনে কালের আবর্তনে এরাই এখন ইংরেজি শিখে আছে না নাই এখন আবার হারা হয়ে গেছে কথা বলে ঠিক কিনা এক কিছু কিছু আলেম সমাজ বলতো যে রাজনীতি করা আরাম এখন আবার ওনারা রাজনীতি করে আছে না নাই ওনারা বলতেন ইসলামী ব্যাংকিং এগুলো জায়েজ না এগুলো হারাম এখন আবার করে তো এখনো যেগুলো ওনারা হারাম হারাম বলতেছে পাঁচ দশ বছর পরে এগুলো ওনাদের কাছে হালাল হয়ে যেতে পারে চিল্লায় বলে ঠিক কিনা এজন্য হারাম বলার আগে একশো বার ভাববেন কোনটা হারাম ওইটা না বুঝে না জেনে ঘোষণা দেওয়ার দায়িত্ব আল্লাহ আপনারা দেয় নাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু বলেছেন হালাকাল মুতানাতিউন যারা মুতানাতিউন তাদের ধ্বংস সাহাবারা বলেন এরা আবার কারা আল্লাহ হাবিব বলেন যারা ছোট্ট কোনো বিষয় নিয়ে ঘোষণা দিয়ে দেয় যে এটা হারাম ওটা হারাম ওটা হারাম ওটা হারাম এটা মুখের জিকির খালি হারাম হারাম আছে না নাই এই জিকিরটা একটু পাল্টাইতে হবে হারাম হারাম না বলে জিকির করতে হবে কি হালাল হালাল হালাল করা যাবে মুসলমান সবাই রাজি আছেন তো এজন্য রব্বুল আলামিন বলেন قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق কার এত বড় স্পর্ধা কার এত বড় সাহস যারা আল্লাহর দেয়া হালাল বিষয়গুলোকে হারাম বলে ঘোষণা দেয় আল্লাহর দেয়া হালাল নিয়ামত গুলোকে হারাম বলে ঘোষণা দেয় আল্লাহর ঘোষণা করা হালাল সাজসজ্জা গুলোকে হারাম বলে ঘোষণা দেয় কার আল্লাহ লাল উপর এজন্য হালাল এবং হারামের প্রথম মূলনীতি হচ্ছে এভরিথিং ইজ হালাল এই পৃথিবীতে মূলত যাই দেখতে পাবেন সব হালাল সব হালাল আলহামদুলিল্লাহ পড়েন যতক্ষণ না এটা হারাম হওয়ার ব্যাপারে অকাট্য দলিল না পাওয়া যায় আমরা এটাকে হালাল হিসেবে কনসিডার করব সবাই কথা বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন সবাই হালাল এবং হারামের দুই নাম্বার মূলনীতি হচ্ছে আল হালাল ওয়াসি' গায়র আল হারাম এই পৃথিবীতে হালাল হচ্ছে আনলিমিটেড আর হারাম হচ্ছে লিমিটেড হালাল বেশি হারাম কম হালালের কোনো অভাব নাই কিন্তু হারাম হাতে গোনা সুবহানাল্লাহ পড়ে এতে আমাদের সুবিধা হয়েছে না কথা বুঝে নাই বোধ আচ্ছা হালাল যদি কম হতো আর হারাম যদি বেশি হতো আমাদের জন্য অসুবিধা হয়ে যেত না হালাল হচ্ছে অসীম এত বেশি পরিমাণ জিনিসকে আল্লাহ হালাল করেছেন এই হালালের মধ্যে থেকেই আপনার জীবনের আনন্দ উৎসব বিনোদন সব আপনি পরিচালনা করতে পারবেন আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ আবার এই কোরআন কারীমের মধ্যে রব্বুল আলামিন যখন হালালের ঘোষণা দিয়েছেন তখন তিনি ব্যাপক ব্যাপকারী ঘোষণা দিয়েছেন আবার এই কোরআনের মধ্যে রব্বুল আলামিন যখন হারামের ঘোষণা দিয়েছেন ব্যাপক ভাবে দেন নাই হারামের ঘোষণা কোরআনে আল্লাহ গুনে গুনে দিয়েছে সুবহানাল্লাহ পড়েন হালাল ব্যাপক হালাল ব্যাপক উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম আল্লাহ বলেন পৃথিবীতে চার পাওয়া যত জন্তু আছে সব খাওয়া হালাল সুবহানাল্লাহ পড়ে ইল্লা মা ইতলা আলাইহি অল্প কয়েকটা ছাড়া যেগুলো হিংস্র যেগুলো ভয়ঙ্কর যেগুলো বিষাক্ত এরকম কয়েকটা ছাড়া যত চার পাওয়া জন্তু আছে সব খাওয়া হালাল করছে কে তাহলে হালাল বেশি না কম আওয়াজ করে সবাই বলতে হবে হালাল বেশি না কম বেশি হারাম কম প্রাণীগুলোর দিকে খেয়াল করে আল্লাহ বলেন সাইদুল বাহরি ওয়া সাগরের যত ধরনের জলজ প্রাণী পাওয়া যায় সবগুলো শিকার করার খাওয়াকে তোমাদের জন্য হালাল করেছে কে আল্লাহ এগুলোকে হালাল করেছে অল্প কয়েকটা ছাড়া তার মানে হালাল হচ্ছে পৃথিবীতে আনলিমিটেড অসীম আর হারাম হচ্ছে লিমিটেড এজন্য কোরআনে যখনই আল্লাহ হালালের কথা বলে আল্লাহ ব্যাপক ভাবে বলে আল্লাহ বলে সব হালাল আর যখনই হারামের ঘোষণা দেয় আল্লাহ গুনে গুনে দেয় অল্প কয়েকটা এই জন্য গোনা যায় হালাল গোনা যায় আপনি হাতে গুনতে পারবেন হালাল গুনতে পারবেন যদি আল্লাহ জিজ্ঞেস করেন আল্লাহ কাকে বিয়ে করা হালাল আল্লাহ বলবে সবাইকে বিয়ে করা হালাল বাংলাদেশের মেয়েকে বিয়ে করা হালাল রংপুরের মেয়েদেরকে বিয়ে করা হালাল চাঁদপুরের মেয়েদেরকে বিয়ে করা হালাল চট্টগ্রামের মেয়েদেরকে বিয়ে করা হালাল ওই কাশ্মীরের মেয়েদেরকে বিয়ে করা হালাল সৌদি আরবের মেয়েদেরকে বিয়ে করা হালাল সাদা চামড়ার মেয়েদেরকে বিয়ে করা হালাল কালা চামড়ার মেয়েদেরকে বিয়ে করা হালাল খাটো মেয়েদেরকে বিয়ে করা হালাল লম্বা মেয়েদেরকে বিয়ে করা হালাল হালালের কোনো শেষ নাই ঠিকই না কিন্তু যখনই বলবে কাকে বিয়ে করা হারাম তখন আল্লাহ গুনে গুনে বলে আল্লাহ বলেন আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت চিল্লায় পড়েন আল্লাহু আকবার যখন জিজ্ঞেস করি আল্লাহ তাআলা বলেন কাদেরকে বিয়ে করা হারাম আল্লাহ বলেন মাকে বিয়ে করা হারাম কন্যাকে বিয়ে করা হারাম নিজের বোনকে বিয়ে করা হারাম ফুবুকে বিয়ে করা হারাম আপন খালাকে বিয়ে করা হারাম বাতিজিকে বিয়ে করা হারাম নিজের ভাগ্নিকে বিয়ে করা হারাম এরকম চোদ্দ জন নারীকে বিয়ে করা হারাম করেছে কে মাত্র চোদ্দ জন মাত্র কয়জন আর জায়েজ কয়জন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সুবহানাল্লাহ পড়ে আবার যখন কাদেরকে কোন পশুগুলোকে খাওয়া হালাল আল্লাহ বলেন সব হালাল যখন জিজ্ঞেস করলাম আল্লাহ কোন পশুগুলো খাওয়া হারাম আল্লাহ বলেন حرمت عليكم الميتة والدم ولحم الخنزير আল্লাহ বললেন রক্ত খাওয়া হারাম শুকর খাওয়া হারাম কুকুর খাওয়া হারাম দেব দেবীর নামে বলি দেয়া যে প্রাণীগুলো আছে এগুলো খাওয়া হারাম ঠিক কিনা তার মানে হালাল গোনা যায় কিন্তু হারাম গোনা যায় হালাল অনেক হারাম সীমিত তার মানে আল্লাহ তাআলা হালালকে অসীম করে আর হারামকে সসীম করে আমাদের জন্য সুবিধা করে দিয়েছেন চিল্লায় করতে হবে আল্লাহ আকবার